বিষয়ক সব নিরাপত্তা পালন করব সময় শুরু আমি জেলা পরিষদের অনেকে ভোট বন্ধের জন্য এসেছি আমি ডাকতে বলছি খবরদার তোমাকে আদিবাসী অনেক সুন্দর আছে আজকে মেম্বার প্রিয় ভাজন আমার কাছে এসেছিল আমি ডাইরেক্টও তাদের করেছি করে যাও করত করতে এবারে আমি মনে করি আমি আমার জেলা কমিটি তুলে দিচ্ছে কেন্দ্রীয় আমাদের একটাই উদ্দেশ্য আমাদের সারা বাংলাদেশের পঞ্চান্ন হাজার মেম্বারদের একটাই দাবি যে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন তার কাছে আমাদের একটাই দাবি আমাদের সম্মানী ভাতাটা বৃদ্ধি করার জন্য আর আমাদের একটা দাবি হইল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জাতীয় জনতা কন্যা জনতা শেখ হাসিনাকে এই পঞ্চান্ন হাজার মেম্বাররা অনন্ত প্রহরী হিসেবে কাজ করব আবারও তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবো বর্তমান দেশের যে উন্নয়নের অগ্রগতি সেই অগ্রগতি ধরে রাখার জন্যে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা যে ভূমিকা রাখে সে ভূমিকার মূল্যায়ন যেন সরকার এবং সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মূল্যায়ন করে সেই দাবি রেখে আজকে গাইবন্দর পক্ষ হইতে দাবি জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম